Meditation. मुबारक ईद ईद मुबारक ईद এসেছে মনের মেহফিল জমে উঠেছে এই পাড়া ওই পাড়া সব পাড়াতে চলবে ঈদের বাটি আজকে রাতে আর সারাটা দুনিয়া জুড়ে এলো রে আজি ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ নামাজ আদায় হবে ঈদগাহে বলবো সবার কথা আজ দুয়াতে বন্ধুর বাসায় যেতে হবে দাওয়াতে সবই তোমার মেহরবানি ও ঈদ মুবারক ঈদ ঈদ মুবারক ঈদ मुबारक ईद ईद मुबारक ईद